আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অবশ্যই আপনারা ভিডিওর টাইটেল দেখে এবং থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কী নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি এবং কি বিষয় নিয়ে ভিডিও বানাবো তার একটু হলেও ধারণা আপনারা পেয়ে গেছেন তারপরেও আমি এখন বিস্তারিত আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং সাথে আপনারা হ্যাঁ, এই পঁচিশ হাজার টাকা আসলে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন প্রতিটা মাসে কিভাবে আপনারা শুধুমাত্র ই কমার্স ব্যবসা করে ইনকাম করতে পারেন এটা একদম জিরো ইনভেস্টে আপনার কোনো টাকা লাগবে না আপনার কিছু লাগবে না যদি আপনার কাছে একটা ফোন অথবা একটা কম্পিউটার অথবা একটা ল্যাপটপ থাকে তাহলেই আপনি শুধুমাত্র প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি যদি এই ভিডিওর প্রত্যেকটা পার্ট আপনি কন্টিনিউ করে দেখেন এবং প্রতিনিয়ত আমি যে কোনো ভিডিও দিই সাথে সাথে দেখেন এবং সাথে সেইভাবে প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই আপনি পারবেন যদি প্র্যাকটিস না করেন এবং ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলে কখনোই কিন্তু এটা সম্ভব হবে না হ্যাঁ তো আমি ফুললি একটা কোর্স আপনাদের জন্য বানাতে যাচ্ছি যারা আর কি ইনকাম করতে চান তাদের ইচ্ছা আছে ইনকাম করার মতন তারা অবশ্যই ভিডিওটা ফুললি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার যদি কোথাও কোনো বলতে অসুবিধা হয় তো আমরা ই কমার্স ব্যবসা করব ই কমার্স ব্যবসা করার আগে আমাদের সবার মাথায় একটা জিনিস আসে বা আমরা যারাই অলরেডি কাজ করে যাচ্ছি প্রোডাক্ট সেলিংয়ের বিষয়ে তাদের মাথায় একটা জিনিস আসে যে আমরা আসলে আমরা প্রোডাক্ট পাবো কোথায় কারণ আমাদের তো নিজস্ব কোনো প্রোডাক্ট নাই এবং সাথে আমাদের তো কোনো ওয়েবসাইটও নাই যে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রোডাক্টটাকে সেল করে থাকবে এখন ফেসবুকের পেজের মাধ্যমে অনেকে প্রোডাক্ট সেল করে থাকে কিন্তু ফেসবুকের পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে গেলে আমরা যে সমস্যাটায় করে যায় দেখি যে আসলে মানুষ ফেকভাবে তারপরে নানান ধরনের কোশ্চেন করতে থাকে হ্যাঁ যার কারণে এক ফলে দেখা যাচ্ছে তারা আর কি যেমনটা হয় সেটা হলো প্রোডাক্ট নেয় না সাথে দেখা যাচ্ছে যে আপনি ফেসবুক পেজের মাধ্যমে যদি আপনি প্রোডাক্ট সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা প্রোডাক্টে বুস্ট করতে হয় বুস্ট না করলে আসলে মানুষের কাছে রিস্ক করে না তারপর আপনার বিক্রি হয় না হ্যাঁ কিন্তু আমি আজকে আপনাদের সাথে এমন একটা সাইডের সাথে পরিচয় করিয়ে দেবো সাথে আপনারা এমন একটা সাইডের সাথে কাজ করবেন যেখানে আপনাদের বুস্ট করতে হবে না কোনো খরচ নাই কিচ্ছু নাই জাস্ট আপনারা সেখানে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে আপনারা একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আপনাদের প্রোডাক্টগুলো নেবেন আর যাদের প্রোডাক্ট প্রোডাক্ট অলরেডি আছে হ্যাঁ তারা চাইলে তাদের প্রোডাক্টগুলো সেখানে আপলোড করে দিতে পারবেন এবং সেই ওয়েবসাইটের মালিকরাই আপনার প্রোডাক্টটাকে প্রমোশন করে দেবে এবং সেই ওয়েবসাইটে অলরেডি অনেক ভিজিটার আসা শুরু হয়ে গেছে এখনও বর্তমানে ওয়েবসাইটটি লঞ্চ হয়নি তবে গুগলে চলে আসছে কিন্তু আশা করা যায় আজ বা কালকের ভিতরে ওয়েবসাইটটি লঞ্চ হয়ে যাবে আজকে মেবি তেইশ তারিখ অর্থাৎ পঁচিশ তারিখ থেকে ওয়েবসাইট একদম ফুল স্পিরিটে চলবে এবং আশা করা যায় যে ইভালি যেমন একটা ওয়েবসাইট দ্বারা যেমন একটা ওয়েবসাইট আজকের ডিল যেমন একটা ওয়েবসাইট অথবা যেমন একটা ওয়েবসাইট ঠিক সেভাবে এই ওয়েবসাইটটাও কাজ করছে হ্যাঁ এবং তাদের অনেক বড় একটা প্রজেক্ট আমি অলরেডি খোঁজ পেয়ে গেছি এবং আমি তার সাথে কিছুটা হলেও জড়িত আছি এবং আমি নিজেও চাচ্ছি সেখানে ব্যবসা করার জন্য তো আমি ভাবলাম আপনাদেরকেও এই জিনিসটা জানাতে এবং আপনারা কিভাবে ব্যবসা করবে এবং কিভাবে উন্নতি করবেন সেখান থেকে প্রতি মাসে কমপক্ষে পঁচিশ হাজার টাকা কীভাবে আপনারা আনবেন এটার একদম এ টু জেড ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং পার্ট টু পার্ট এই ভিডিওগুলো হবে তো চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তো প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো আমরা যে সাইট নিয়ে বিজনেস করব বা আমাদের যে ওয়েবসাইটটা লাগবে তার জন্য তো একটা আমাদের ব্যবসা করার জন্য তো একটা ওয়েবসাইট দরকার তাহলে আমরা এখন কি করব সেই ওয়েবসাইটটার সাথে পরিচিত হব এবং আমরা যে ওয়েবসাইটে অলরেডি কাজ শুরু করতে যাচ্ছি সেই ওয়েবসাইটে আমরা একটা অ্যাকাউন্ট করব এবং অ্যাকাউন্ট করার পর সেখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কিভাবে এবং অ্যাপ্রুভ করার পর আমাদের কেমন দেখাবে তার এ টু জেড আমরা দেখবো এইটা হলো সেই ওয়েবসাইট এখনও অলরেডি ওয়েবসাইটে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এর ভিতরে কিন্তু যে তারা অনেক সিস্টেম কিন্তু করে ফেলেছে সাথে এখানকার পিকটাও কিন্তু যে তারা ভালোভাবে দিয়ে নিয়ে আশা করা যাচ্ছে যে অনেক দ্রুত কিন্তু তারা দিয়ে দেবে অলরেডি দেখেন যে অনেক কোম্পানি থেকে কিন্তু তাদের সাথে যোগাযোগ করা শুরু করেছে এবং তাদের ক্যামেরা বলেন তাদের এইগুলো বলেন তারা কিন্তু এখানে দিচ্ছে হ্যাঁ তো আশা করা যায় যে এক কালকের দিনের ভিতরেই অর্থাৎ চব্বিশ তারিখের ভিতরেই এখানে মিনিমাম পনেরো ষোলো হাজার প্রোডাক্ট কিন্তু হয়ে যাবে সো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দ্রুত এই ওয়েবসাইটটায় কাজ করতে পারেন তো এখন এই ওয়েবসাইটে আমরা আসলে কাজ করব কিভাবে এবং এই ওয়েবসাইটটা থেকে আমরা ইনকাম করতে পারবো কিভাবে এখন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টকে সেল করতে পারেন এবং সেল করে ইনকাম করতে পারেন আপনার যদি নিজস্ব কোনো প্রোডাক্ট না থাকে তাহলেও কোনো সমস্যা নেই দ্বিতীয় আরেকটাভাবে ইনকাম করে যায় সেটা হলো এর একটা সিস্টেম আছে এফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং করে আপনি এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন তো এফিলেট মার্কেটিং নিয়ে আমরা অবশ্যই কথা বলবো এফিলেট মার্কেটিং করে আপনি কিভাবে ইনকাম করবেন এই জায়গা থেকেই প্রোডাক্ট নিয়ে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট লাগবে না আপনি শুধুমাত্র এফিলেট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন মাসে কমপক্ষে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা এতটুকু আপনি যদি এই কোর্সটা ফুললি করেন তাহলে অবশ্যই পারবেন ওকে তো আমরা মেনলি আজকে শিখবো যে এখানে কিভাবে আমরা ইনকাম করার জন্য অ্যাকাউন্ট করতে পারি ওকে তো আমার মেবি অ্যাকাউন্ট করা আছে সো আমি একটা কাজ করি আমি লগ আউট করে দিই এখান থেকে আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনারা যেতে পারেন ওকে তো তাছাড়াও আপনারা ওয়েবসাইটের নামটা দেখে নিতে পারেন W W ASB shopping dot com just আমি একটু স্ক্রিনটা বড় করে আপনাদেরকে দেখাই সরি এখানে আসলে ওইটা বড় হচ্ছে না তো আমি ছোটো করে ফেললাম ওকে তো আমি এখন যেটা দেখাবো এই যে আপনাদের এখানে এই যে ইলেকট্রো লেখা রয়েছে এটা মেবি ওদের থিমের নাম তো এখনও চেঞ্জ করা হয়নি হয়তো ওরা কাজ করছে এক এক সময় এক এক আপডেট নিচ্ছে কারণ ওয়েবসাইটটা আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক বড় কিন্তু একটা ওয়েবসাইট কিছুদিন পর হয়তো আপনি যদি দেরি করে ফেলেন তাহলে কিন্তু আমি বলবো যে আপনি অনেকটাই ঠকে যাবেন কারণ কিছুদিনের ভিতরে এখানে এত মানুষ অ্যাড হয়ে যাবে যাতে করে আপনার প্রোডাক্টটা কিন্তু ক্লাস ফিনিশিং একটা ইস্যু উঠতে মানে এসিওর যে কাজটা করে বা প্রথমে ফার্স্ট পেজে যে আপনার প্রোডাক্টটা থাকবে এটা কিন্তু কিছুদিন পর করলে দেখা যাচ্ছে অনেক দিন পর আপনার প্রোডাক্টটা ফার্স্ট পেজে আসতেছে তো আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখান থেকে লগ আউট করে দিই কারণ আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট করা ছিল ওকে তো লগ আউট করে দেওয়ার পর আমাদের সামনে হোম পেজটা ঠিক এমন আসবে তো হোম পেজটা যখনই এরকম আসবে আমরা কি করব অবশ্যই যারা আর কি ইনকাম করার উদ্দেশ্য আছে আমি যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা একটু ভিডিওটা স্টপ করে সেই কাজগুলো আগে করে নেবেন ওকে তো প্রথমেই কিন্তু আপনারা একটা কাজ করবেন সেটা হলো গুগল এখনই সার্চ করতে পারেন W dot shopping dot com এইটা লিখে সার্চ করতে পারেন এএসবি শপিং ডট কম লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটা আপনাদের সামনে শো করবে ওকে আর যদি আপনারা ওয়েবসাইটটা না পান তাহলে আপনারা যেটা করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা থেকে আপনারা ক্লিক করে ওয়েবসাইট ওয়েবসাইটেতে ঢুকবেন ঢোকার পর আপনাদের সামনে এরকম একটা চলে আসবে তারপরে আপনারা এখান থেকে যে কাজটা করবে এই যে কোনায় দেখেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ফোন দিয়ে করলেও ঠিক এমনই থাকবে তো আপনারা মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম রেজিস্ট্রেশনের একটা ফর্ম চলে আসবে আর এই পাশে থাকবে লগ অপশন তো আমাদের তো অবশ্যই অ্যাকাউন্ট নাই তো আমরা কি করব যদি আপনি একজন কাস্টমার হিসেবে এখানে অ্যাড অ্যাড হতে চান তাহলে অবশ্যই প্রথম আপনার এখানে ইমেলটা দিয়ে দেবেন আর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনার ইমেলই একটা ইমেল চলে যাবে সেই ইমেলে যে আপনার লিঙ্কটাতে ঢুকে আপনি কি করবেন এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন ওকে তো আমরা যেহেতু আসলে এখানে ব্যবসা করার উদ্দেশ্য কাজ করব সেহেতু আমরা কি করব এখানে I am a vendor okay তো আই এম এ ভেন্ডর হিসাবে জয়েন করব আপনারা শুধু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজ করে যান আমি বলতে পারি যে মিনিমাম প্রায় দশটা মতন ভিডিও থাকবে দেখা যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট করে এক একটা ভিডিও এ হবে তো আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে এই কোর্সের শেষে কিন্তু আপনারা অবশ্যই পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার ইনকাম করার একটা অ্যাবিলিটি আপনাদের হয়ে যাবে আর যদি আপনাদের নিজস্ব প্রোডাক্ট থাকে তাহলেও আপনি যদি বাইরে থেকে টাকা খরচ করে সেল পাচ্ছিলেন দশটা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেল পাবেন কমপক্ষে পঞ্চাশ থেকে তিরিশটা কিন্তু সেল পাবেন হ্যাঁ কারণ এনারা অলরেডি অনেক টাকা কিন্তু ওয়েবসাইটের পিছনে um, খরচ করে যাচ্ছে এবং বুস্ট করে যাচ্ছে ওকে তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে এখানে ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিতে হবে ওকে তো আমি যেহেতু একটা অ্যাকাউন্ট করা রয়েছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দেবো না তারপরে আপনি আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেমটা আপনি দিয়ে দেবেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমার ইমেলটা দিয়ে দিলাম তারপর আমি এখানে একটা পাসওয়ার্ড লিখবো পাসওয়ার্ডটা প্রথম আপনি একটা অক্ষর বড় হাতের অক্ষর দেবেন ছোটো হাতের অক্ষর দেবেন কিছু সংখ্যা দিয়ে দেবেন তারপরে আপনি যেটা দিতে পারেন সেটা হলো দেখা যাচ্ছে যে at the rate of hmm hat চিহ্ন এইগুলো আপনি দিয়ে দিতে পারেন তো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম দেখেন স্ট্রং একটা পাসওয়ার্ড আমার অলরেডি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে তারপর আমি আর ফার্স্ট নেমটা দিয়ে আছে তারপর আমার লাস্ট নেম দিতে হবে এবং এখানে আপনার সব নেমটা দিতে হবে আচ্ছা সব নেম আপনি কি দেবেন এটা আপনার মতন করে আপনি দিতে পারেন তবে আমি বলবো যে আপনি সব নেমটা এই যে এখানে এসবি শপিং ডট কম এর সাথে মিল রেখে দেন অথবা শপিং দিন শুধু শপিং ওয়ান টু থ্রি অথবা আপনার যে নাম যেমন আমার নাম আশিক তো আমি দিতে পারি আশিক শপিং ওকে তারপরে শপিং আশিক এরকম যে কোনো একটা কিছু আমি দিতে পারি অথবা আপনি কসমেটিক নিয়ে কাজ করছেন তাহলে কসমেটিকের যে কোনো একটা নাম আপনি এখানে দিয়ে দেবেন অথবা আপনার পছন্দ মতন একটা নাম দিয়ে দিতে পারেন হ্যাঁ তো আমি অলরেডি আশিক শেখই দিয়ে দিলাম আর আপনাদের মতন করে আপনারা দিয়ে দেবেন না এটা নিচ্ছে না তাহলে আমি কি করা যায় আমি একটা নাম দিয়ে দিই শপিংগার শপিংগার এই নামটা আমি আমার সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি বাইরে যখন একটা ক্লিক করব দেখেন এখানে কিন্তু যে একটা লিঙ্ক জেনারেট হবে ওকে তো আপনারা যখন মোবাইল দিয়ে কাজটা করবেন যারা মোবাইল দিয়ে করবেন তাদেরও এরকম একটা সিস্টেম কিন্তু যে লিঙ্ক জেনারেট এই যেখানে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেল তো এই লিঙ্কটা অবশ্যই আপনারা কপি করে রেখে দেবেন কারণ এটা পরবর্তীতে কাজে লাগবে আপনারা হয়তো একটা মেসেঞ্জারে সেন্ড করে রেখে দিতে পারেন অথবা একটা নোটপ্যাডে আপনারা এটা রেখে দিতে পারেন তো আমি রাখছি না কারণ আমার অলরেডি রাখা আছে ওকে তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার দিয়ে দেওয়ার পরে আই এম এ ভেন্ডর আপনার সব কনফার্ম মানে অলরেডি পূরণ করা হয়ে গেলে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের যেটা দেখাবে সেটা হলো আমি জাস্ট এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি লগ করে নিচ্ছি ওকে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা ছিল আপনাদের এখানে ক্লিক করার পর আপনাদের জাস্ট এই জায়গা নিয়ে চলে যাবে চলে যাওয়ার পর আপনাদের অবশ্যই এরকম দেখাবে না আপনাদের দেখাবে এখানে ইউরোর অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা যতক্ষণ না অ্যাপ্রুভ করা হচ্ছে ততক্ষণ আপনাদের অবশ্যই এখানে হ্যাঁ, এরকম দেখাবে না তো আমি আশা করি যে আপনারা যে কোনো অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরপরই চেষ্টা করবেন যে এই ওয়েবসাইটের একদম নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন এখানে একটা নাম্বার দেওয়া আছে সো এই নাম্বারে আপনারা সরাসরি কল করবেন কল করে বলবেন যে হ্যাঁ আমাদের অ্যাকাউন্টের নাম এটা আপনি আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে দেন আমরা অলরেডি কাজ করব যদি আপনি তাকে বুঝাতে পারেন আপনাকে হয়তো সে কোনো কোশ্চিন করলেও করতে পারে অথবা সরাসরি অ্যাপ্রুভ করে দিতে পারে অথবা আপনি এই নাম্বারে একটা এস এম এস করে দিতে পারেন আপনার শপের নাম লেখে যত দ্রুত করবেন এটা আপনার জন্যই ভালো হবে আমি মনে করি অথবা যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলেও দেখা যাচ্ছে যে তারা আপনাকে সরাসরি কল করতে পারে হ্যাঁ আপনি অ্যাকাউন্ট করার পরে আপনাকে দেখা যাচ্ছে কল করবে কল করে আপনার কাছে অনেক কিছু জানতে যাবে আপনি সেইগুলো সেভাবে অ্যান্সার করতে পারলে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে দেবে আর বেশি কিছু করে না এরা খুব সহজেই অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে বর্তমানে তো আপনারা এই সুযোগে অবশ্যই অবশ্যই অ্যাপ্রুভ নিয়ে নেবেন না হলে কিছুদিন গেলে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে এখন বর্তমানে খুব সহজে তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে ওকে তো তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখান থেকে আপনাদের মনে করেন যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনাদের যে কাজটা থাকবে সরাসরি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এখানে পঁচিশ পার্সেন্ট আপনাদের কমপ্লিট দেখাবে ওকে তো পঁচিশ পার্সেন্ট যেহেতু কমপ্লিট দেখাবে তাহলে আপনারা কি করবেন জাস্ট এখান থেকে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর আমরা জাস্ট সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি আপনার একটা ছবি আপলোড করবেন অবশ্যই আপনার ছবিটা আপনার ফেসটা অনেক সুন্দরভাবে দেখা যেতে হবে আমি আমার ফেসটা এখানে দেখা যাচ্ছে কারণ আমি একটা যেমন তেমন একটা পিক আপলোড করছিলাম তো আপনারা অবশ্যই একটা সুন্দর একটা পিক কিন্তু আপলোড করবেন হ্যাঁ যেটা দেখার মাধ্যমে যে কোনো ভেন্ডার দেখা যাচ্ছে যে আপনার দোকানে আসবে তাহলে আপনার দোকানটা যদি সুন্দরভাবে সাজানো থাকে গুছানো থাকে তাহলে কিন্তু একজন ভেন্ডার বা একজন কাস্টমার বোঝে যে এ আসলে সাজালো গুছানো লোক এর কাছ থেকে যে কোনো একটা প্রোডাক্ট চেনা যায় তাহলে আপনি কি করবেন অবশ্যই এখানে সুন্দর সুন্দর সবচেয়ে সুন্দর একটা প্রোডাক্ট দেবেন ওকে তো দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো এখানে তো শুধুমাত্র আপনার প্রোডাক্টে একটা ই দিয়ে দেবেন আপনার ছবি দেবেন অনেক সুন্দর করে তারপরে এখানে একটা ছবি আপনি কিন্তু যে অবশ্যই দিয়ে দেবেন হুম তো এখানে আপনার ছবিটা আপলোড করে দেবেন আমি অলরেডি দিয়ে রাখছি যার কারণে আপনারা কিন্তু অবশ্যই দেবেন হ্যাঁ এখানে আপলোড একটা লেখা আসবে তো আমি একটা কাজ করি এটা ডিলিট করে দিই তো ডিলিট করার পর দেখেন আপলোড একটা ব্যানার আসছে তাই না তো আসার পরে এখান থেকে আপনারা সিলেক্ট ফাইল করবেন ওকে তো সিলেক্ট ফাইল করার জন্য সিলেক্ট ফাইল করলাম করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে হ্যাঁ আপনাদের গ্যালারিতে যারা মোবাইল দিয়ে করবেন তাদের মোবাইলে গ্যালারিতে নিয়ে চলে যাবে যাওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবির উপরে এইভাবে একটা ক্লিক করবেন কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে হলেই জাস্ট এই সিস্টেমে করে দেবেন দেওয়ার পর আপনারা অলরেডি আমার এখানে অনেকগুলো ইয়ে আপলোড করা আছে এই যে অল টেক্স অল্টার টেক্সের এই জায়গাটা এসবি শপিং এই ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন অথবা আপনার এশিয়ান নামটা আপনি দিতে পারেন তো আমি সাজেস্ট করবো এএসবি শপিংটাই দেবেন এটাই ভালো কাজ করবে okay S B shopping dot com কারণ যদি আপনি এইটা দেন তাহলে দেখা যাচ্ছে গুগল অ্যাকাউন্ট সার্চ করলে আপনার এই ভেন্ডার অ্যাকাউন্টে সেখানে চলে যাবে এই ওয়েবসাইটটার এত সুন্দর ফেসিলিটি যা আমার আসলে অনেক ভালো লাগছে হ্যাঁ তো আপনার এই নামটা বলে সার্চ করলে যদি আপনার প্রোডাক্টের ছবিটা চলে যায় যখন প্রোডাক্ট আপলোড করাবো তখন কিন্তু এগুলো দিতে হবে তো আমি সামনে এগুলোকে আপনাদের দেখাবো আর আপনারা যদি কন্টিনিউ করতে থাকেন আর এই পুরো কোর্সটা যদি করেন আশা করি যে আপনারা যারা সেল পান না তারা অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে একটা সময় বা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পর মিনিমাম কমপক্ষে চল্লিশটা পঞ্চাশটা সেল পাবেন যদি আপনাদের পড়ার কোয়ালিটি ভালো হয় আপনাদের ভেন্ডার অ্যাকাউন্টটা সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন একশো পার্সেন্ট ওকে তারপরে আপনারা এখান থেকে আপনাদের টাইটেলটা অবশ্যই দিয়ে দেবেন হ্যাঁ তো আপনাদের যে নামটা শপের যে নামটা সেটা আপনারা দিয়ে দিতে পারেন তো আপনাদের শপের নাম আমার শপের নাম ছিল শপিঙ্গার তো আমি এটা দিয়ে দেবো শপিঙ্গার ওকে তো শপিঙ্গার আমি দিয়ে দিলাম জাস্ট আপনারা এখান থেকে ডিসক্রিপশন চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো আমি এখান থেকে এ করে দেবো সিলেক্ট সিলেক্টে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা জিনিস চলে আসবে হ্যাঁ তো আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটা আমার সরি সরি আমার ছবিটা এখান থেকে এরকম থাক এই এই ফেসটায় থাকুক আমি এটা চাচ্ছি তারপর আমি এখান থেকে জাস্ট ক্রপ ইমেজ তো আমি করব না জাস্ট এখান থেকে ই করে দেবো সিলেক্ট করে দেবো ওকে আমাদের ছবিটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে ওকে তারপরে জাস্ট এই জায়গাও সেম সিস্টেম আপনারা এখান থেকে যে আপলোড ফটোতে ক্লিক করবেন আপলোড ফটোতে ক্লিক করার পর আপনাদের যদি ফটো না থাকে আপলোড করা না থাকে তাহলে আপনারা যে আপলোড ফাইল লেখা রয়েছে এই অপশনটায় চলে যাবেন তারপর এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে যেহেতু আমাদের একটা ফটো ছিল তো তারপর আমি আরেকটা ফটো এখান থেকে দিয়ে দিলাম আমার আরেকটা ফটো জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম এখানে আপনাদের মতন করে শপিংগার ডট কম আমি এটা অবশ্যই লিখে দেবো শপিংগার না এখান থেকে তো আপনারা এসবি শপিং ডট কম লিখবেন S B shopping S B shopping dot com আপনারা শপিং ডট কম লেখার দরকার নেই এসবি শপিংটা লেখলেই হবে হ্যাঁ তারপর আপনারা টাইটেলটাও আমি সরি টাইটেলটা দিতে ভুলে গেছিলাম তো আপনারা অবশ্যই টাইটেলটা দিতে পারেন তো আমি আমার ছবিটা এখান থেকে জাস্ট দিয়ে দিলাম আমাদের দুই ভাই তিন ভাই আছে এখানে জাস্ট তিন ভাই ছবিটাই থাক ওকে তো এখানে কিন্তু আমাদের ছবিটা অলরেডি সেভ হয়ে গেল সেভ হয়ে যাওয়ার পরে এখানে আপনার স্টোর নেম স্টোর নেমটা তো অবশ্যই আশিক শেখ হবে না তো আমি এখানে দিয়ে দেবো শপিং গার আমি আমার স্টোর নাম রাখলাম শপিং গার ওকে তো আমি স্টোর নেমটা এখানে দিয়ে দিলাম এখন স্টোর প্রোডাক্ট পার পেজ এখন পার পেজে কয়টা করে প্রোডাক্ট আপনার থাকবে তো আমি চাচ্ছি যে পার পেজে মোট বারোটা করে প্রোডাক্ট আমার থাক তো অবশ্যই বারোটা দিলে অনেক ভালো দেখা যায় তো আপনারা বারোটা দিতে পারেন ওকে তো আমি বারোটা দিয়ে দিলাম তারপরে অ্যাড্রেস স্টেট লেখা রয়েছে এখানে আপনারা আপনাদের স্টেটটা দিয়ে দেবেন আমি ঝিনাইদা দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন আমি এটা দেবো না তারপরে সিটি সিটি ঝিনাইদা আমাদের পোস্টাল কোড সাত হাজার তিনশো আমি এখানে দিয়ে রাখছি কান্ট্রি অবশ্যই কান্ট্রিটা আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন ওকে তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম স্টেট আমাদের ঝিনাইদা তারপরে আমাদের ফোন নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে ওকে তারপরে এখানে লেখা আছে show email address in store অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা শো করাবো কারণ একটা মানুষ যখন আমাদের স্টোরে আসবে আমাদের প্রোডাক্ট কিনতে চাইবে তখন সে অবশ্যই চাইবে যে তার স্টোরটা দেখার জন্য তো স্টোরটার ভিতরে গেলে যদি আমাদের ইমেলটা দেখে তাহলে অবশ্যই আমাদের সেলটাও বাড়তে পারে ওকে তো আমরা এখানে তিনটা জিনিসেই টিকমার দিয়ে দেবো তারপরে দেখেন যে সানডে মন্ডে এইগুলো দেওয়া আছে এবং এইগুলোতে জাস্ট আপনার কিন্তু যে এরকম ক্লোজ থাকবে হ্যাঁ এরকম প্রত্যেকটাই ক্লোজ থাকবে দেখেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এরকম ক্লোজ থাকবে ক্লোজ থাকলে কিন্তু এই পাশে কিন্তু কিছু দেখাচ্ছে না ওকে তো সানডে মানে আপনি কি আপনার দোকানটা বা আপনার শপটা কি এই কয়েকদিন বন্ধ রাখতে চাচ্ছেন এটা আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কবে কবে খোলা রাখতে চাচ্ছেন তো আমাদের যেহেতু অনলাইন ব্যবসা আমাদের তো অফলাইন ব্যবসা না যে আমরা একদিন ছুটি নেবো তো আমরা প্রতিদিনই ব্যবসা করব হ্যাঁ তো যার কারণে আমরা কি করব এটাকে ওপেন করে দেবো আপনি যেদিন থাকবেন না সেই দিন এখান থেকে আপনি অফ করে রাখতে পারেন তো আমি এটাকে প্রতিদিন অফ অন করে দেবো যেহেতু আমাদের অনলাইন ব্যবসা ওকে তো আমি অন করে দিলাম দেওয়ার পরে এখানে স্টোর নেম নোটিস এখান থেকে আপনার স্টোর নেমটা দিয়ে দিতে পারেন না না store open notice sorry sorry তো স্টোর ওপেন নোটিস আপনি কয়টা থেকে স্টোর ওপেন করবেন তো আমি জাস্ট এখান থেকে নয়টা দিয়ে দিলাম আর বারোটা এখানে স্টোর ক্লোজ নোটিস বারোটা এখানে আপনারা প্রথম দিয়ে দেবেন পিএম হুম নয়টা পিএম আমরা অবশ্যই পিএম দিয়ে দেবো অর্থাৎ দিনমান নয়টায় আমরা এটা খুলব আর রাত বারোটায় আমরা এটা অফ করব তাহলে আমরা এটা দিয়ে দেবো বারোটা এম ওকে ওকে তো এটা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে আপডেট সেটিংয়ে ক্লিক করে দেবেন দেওয়ার পর ওই জায়গায় আপনাদের দেখাবে আপনাদের information has been save successfully এবং আপনাদের ওয়েবসাইটটা মিনিমাম ষাট পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা পেমেন্ট সিস্টেমে চলে আসবো পেমেন্ট সিস্টেমে আসার পর আপনারা যে কাজটা করবেন যে এখানে আপনাদের হয়তো কারোর বিকাশ নাম্বার আছে অথবা নগদ অথবা রোকেট সেই নাম্বারগুলো দিয়ে দেবেন এখানে হ্যাঁ প্রথমে লিখবেন বিকাশ এখানে যেহেতু ব্যাঙ্ক ট্রান্সফারে লেখা রয়েছে তারপরেও আপনারা যদি ব্যাংকে নিতে চান তো আমার মনে হয় যে ব্যাংকটা একটু ঝামেলা হয়ে যাবে প্রথম প্রথম সেক্ষেত্রে আপনারা অথবা বিকাশ নগদ অথবা রোকেট এখানে লিখে দেবেন হুম প্রথমে আপনারা যেটাই পেমেন্ট নিতে চান সেটা আপনারা এই নামটা এখানে লিখবেন লেখার পর আপনারা সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি অলরেডি দিয়ে দিছি তারপরে এখান থেকে আপনাদের আবার বিকাশ বা রোকেট সেটা লিখে দেবেন দেওয়ার পরে এনিসি কিছুই কিছুই করতে হবে না আপনারা জাস্ট আপডেটে ক্লিক করে দেবেন আপডেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখাবে এর information has been save successfully okay তো তারপরে আপনাদের এখানে আসছে শিপিং আচ্ছা শিপিংয়ের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব কারণ শিপিংয়ের বিষয় একটু ঝামেলা আছে যার কারণে এখন কিছু বলছে না পরবর্তী ভিডিওতে অবশ্যই শিপিং নিয়ে আমরা কথা বলবো তারপরে আমাদের থাকছে সোশ্যাল সোশ্যাল প্রোফাইল তো সোশ্যাল প্রোফাইল এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এইগুলো আমাদের অবশ্যই এখানে পূরণ করতে হবে কারণ আমাদেরকে এটাকে ফুললি কমপ্লিট না করলে কিন্তু যে আমরা ভালো রেসপন্স পাবো না একশো পার্সেন্ট আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে ওকে তো আমরা কি করব একটা ফেসবুক পেজ খুলবো ফেসবুক পেজটা আমরা কি নামে খুলতে পারি হ্যাঁ তো আমরা ফেসবুক পেজটা খুলবো এমন একটা নামে যে নামের সাথে আমাদের এই ওয়েবসাইট বা আমাদের ভেন্ডার ওয়েবসাইটের মিল আছে তো আমরা খুলছিলাম কি নাম দিয়ে যেমন আমরা খুলছিলাম শপিং গার ওকে তো শপিং গার দিয়ে যেহেতু আমরা খুলছি তার মানে এএসপি শপিং হুম তো শপিং গার আমরা দিয়ে দেবো এএসবি শপিং গার অথবা আমরা এএসবি শপিং এক দুই তিন এএসবি শপিং বা ছয় যে কোনো একটা সংখ্যা তার পাশে আমরা দিয়ে দিতে পারি এই নামে একটা পেজ অবশ্যই আমরা খুলতে পারি ওকে তো একই নামে আমরা গুগল অ্যাকাউন্ট করব গুগল অ্যাকাউন্ট যারা করতে পারে না তাদেরকে আমি নেক্সট তিন নম্বর পার্টে আমি এই ভিডিওটা অবশ্যই রাখবো যে আপনারা গুগল অ্যাকাউন্ট কীভাবে করবেন একদম প্রপারলি তারপর টুইটার একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে করা যায় পিন্টারেস্ট একটা প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে করা যায় হ্যাঁ এইগুলো আমি পূর্ববর্তী আর আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো এর পরবর্তী ভিডিও আমাদের কিসের উপর থাকবে আমাদের প্রোডাক্ট অ্যাড করার উপর এর পরবর্তী ভিডিওটা থাকবে হ্যাঁ আগে আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই অ্যাড করতে হবে প্রোডাক্টগুলো যদি অ্যাড না করি তাহলে দেখা যাচ্ছে যে একটা সময় অ্যাপ্রুভ পেতে আমাদের অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ আপনার প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে অ্যাপ্রুভ হতেই পাঁচ ছয় দিন লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনার বিজনেসেরই অনেক লস হয়ে যাবে বা অনেক ক্ষতি হয়ে যাবে তো তার কারণে এই সাইটগুলো আপনারা যারা যারা পারেন অবশ্যই সেই সাইটগুলো খুলে ফেলবেন অথবা এই জায়গা থেকে নামটা কপি করে নিয়ে যে আপনারা যদি সার্চ করেন তাহলে অবশ্যই এই সাইটগুলো পেয়ে যাবেন যাওয়ার পরে আপনারা সেখানে সেম নামে অ্যাকাউন্ট করে সেম পিক দিয়ে আপনাদের সেম পিকগুলো দিয়ে এখানে জাস্ট সেই লিঙ্কগুলো আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপডেট সেটিংয়ে ক্লিক করে দিলে আপনাদের এটা আপডেট হয়ে যাবে তো আমি অলরেডি ফেসবুক এবং আমাদের গুগল অ্যাকাউন্টটা দিয়ে রাখছি আমি সামনে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে টুইটার প্রিন্টারেস্ট লিঙ্কডিং কীভাবে করতে হয় এবং এর লিঙ্কগুলো কীভাবে এখানে দিতে হয় সেগুলো অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে তো এখন আর দেখাচ্ছি না তারপরে স্টোর এসিও স্টোর এসিওর বিষয় নিয়ে আমাদের ফুলই একটা ভিডিও থাকবে কারণ এটা অনেক বড় একটা কাজ এসিওটা e কি এসিওর e এর মানে পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যার মধ্যে আপনার মনে করেন গুগলে আপনি একটা জিনিস সার্চ করবেন সার্চ করার পরে যে অপশনটা আপনাদের দেখায় যদি আমরা ইউটিউবে বা গুগলে যে কোনো একটা জিনিস সার্চ করি আমি যদি এখানে সার্চ করি ফেসবুক ফেসবুক এই যে ফেসবুক লিখে সার্চ করছি আমাদেরকে সেই ফেসবুকটাকে এই যে অ্যাকাউন্টে আমাদের নিয়ে আসলো এইটাই হলো গিয়ে একটা এসিওর e কাজ করে অর্থাৎ আপনি যত সুন্দর করে এসিও e করবেন যে কেউ এসে এই ওয়েবসাইটে এসে যদি আপনার ওই প্রোডাক্টের নাম লিখে সার্চ করে তাহলে সর্বপ্রথম আপনার প্রোডাক্টটাই সেখানে চলে আসবে তাহলে বুঝতে পারছেন যে এসিওটা e কিন্তু যে অনেক জরুরি একটা বিষয় তো আপনারা অবশ্যই সোশ্যাল সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো দেওয়া আছে নিজেরা পারলে খুলে ফেলবেন তাছাড়াও আমি পরবর্তী একটা ভিডিওতে যে কোনো একটা পাঠে আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে তো মোটামুটি আমাদের ওয়েবসাইটটা মনে করেন যে আমাদের ভেন্ডার অ্যাকাউন্টটা আমরা কি করলাম একটু সাজালাম তো পরবর্তী আস্তে আস্তে আমরা আরও দেখবো তো এতটুকু কাজ আমি যেতটুকু আপনাদেরকে দেখালাম এতটুকু কাজ যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদেরকে চৌষট্টি পারসেন্ট কমপ্লিটলি দেখাবে বাদ বাকি যতটুকু বাকি আছে আমরা অতটুকু আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে দেখব এখন কথা হলো আচ্ছা আজকে এই পর্যন্ত থাক আপনারা জাস্ট এই চৌষট্টি পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট করেন আমরা নেক্সট ভিডিওতে মানে এর পরবর্তীতে আরও একটা ভিডিও খুব দ্রুতই আসতেছে আপনারা জাস্ট যে কাজটা করবেন ওই ভিডিওটা দেখবেন এবং দেখার পর আমি ওই ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই জায়গাটায় আপনাদের প্রোডাক্টগুলো অ্যাড করাবেন দেখেন আমি অলরেডি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করাইছি এবং আমার প্রোডাক্টগুলো আমি যদি প্রোডাক্টে যাই এই যে দেখেন আমার প্রোডাক্টগুলো কিভাবে দেখাচ্ছে এখানে এই যে এই প্রোডাক্টটা কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে এই প্রোডাক্টটা এখনও অ্যাপ্রুভ হয়নি হ্যাঁ তো দেখেন আমার প্রোডাক্টগুলো কিন্তু যে এরকম দেখাবে যদি আমি চাচ্ছি যে আমার স্টোরটা কেমন দেখাবে হ্যাঁ তো আমি কিন্তু এইটা কিন্তু যে দেখতে পারি যে আমার স্টোরটা কেমন দেখাবে তাহলে আমাকে যেতে হবে অ্যাড নিউ প্রোডাক্ট অবশ্যই এখানে না তাহলে ও সরি আমরা ড্যাশবোর্ডে চলে যাই এখান থেকে যাওয়ার পরে যদি আমরা ভিউ করতে চাই আমাদেরকে ওয়েবসাইটটা ওকে আমি একটু মনে হচ্ছে নিজেই ভুলে গেছি সরি আপনাদেরকে দেখাতে পারছি না কেন ওকে তো কোথায় কোথায় সেই অপশনটা ও সরি মনে হয় আচ্ছা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে যদি আমি যাই ধরুন যে এই প্রোডাক্টের ভিতরে আমি গেলাম এই যে ভিউ প্রোডাক্ট দেখছেন আপনারা ভিউ প্রোডাক্ট এখানে লেখা রয়েছে আপনার সোজে এখান থেকে এটা যেতে পারেন যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা আসলে কেমন দেখাচ্ছে এই যে প্রোডাক্টটা আপনার এরকম দেখাচ্ছে যে কেউ একটা এর উপর যদি মাউস নিয়ে আসে তাহলে আসলে এইটা এইভাবে দেখাবে হ্যাঁ এই যে তার প্রোডাক্টটা আপনার প্রোডাক্টটা একদম সে খুঁটিয়ে দেখতে পারবে এখান থেকে ওকে তো এটা কিন্তু দেখা যাবে তারপরে একজন লোক যদি চায় যে আপনার ভেন্ডার অ্যাকাউন্টটা দেখবে সে কিন্তু যে এখান থেকে খুব সহজে আপনার ভেন্ডার অ্যাকাউন্টটা এই যে আমার আশিক শেখ নামে করা রয়েছে যদি সে যদি কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সে অবশ্যই আমার ভেন্ডার অ্যাকাউন্টটা দেখতে পারবে যেমন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমার শপিং শপিংগার আমার সে নাম দেখাচ্ছে তারপরে আমার ঠিকানাটা দেখাচ্ছে তারপর আমার নাম্বারটা এখানে দেখাচ্ছে তারপর আমার ইমেল অ্যাড্রেসটাও দেখাচ্ছে ওকে তো তারপরে দেখেন এই যে আমাদের আমাদের অ্যাকাউন্ট এইটা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা অ্যাড করেছি দেখেন কত সুন্দর কাদায় এখানে দেখাচ্ছে হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমি আপনাদেরকে অ্যাড করা শেখাই দেবো ওকে দেখেন কত সুন্দরভাবে এখানে দেখাচ্ছে তো বারোটা করে আমরা দিয়েছিলাম তো আমরা চাইলে আরও বেশি দিতে পারি যে কয়টা করে প্রোডাক্ট আমাদের অ্যাড করানো দেখাবে তো এইটার পরে যদি বারোটা আমরা চাবো যে বারোটা করেই থাক এই পেজটাই বারোটায় দেখাবে তার পূর্ববর্তী পেজে আরও আবার বারোটা দেখাবে এইভাবে আনলিমিটেড পেজ আমাদের অলরেডি হয়ে যাবে ওকে তো এটা কিন্তু যে অনেক ভালো একটা ব্যাপার দেখ তো দেখেন এখানে কিন্তু যে অলরেডি দেওয়া রয়েছে হ্যাঁ যে আপনি কবে কবে খোলা রাখবেন অর্থাৎ এই একদিনও আপনার বন্ধ নাই কেউ যদি আসে আপনার এই জায়গা থেকে কোনো প্রোডাক্ট কিনতে তো সে যদি না পায় তাহলে কিন্তু যে অবশ্যই সেদিনকে আপনার কাছে সে অর্ডার দিতে পারবে না তো অনেক ভালো সিস্টেম আপনারা চাইলে এই যে আপনাদের স্টোরের লিঙ্ক এটাকে আপনারা কপি করতে পারেন কপি করে আপনাদের ফেসবুকে শেয়ার করতে পারেন বা যেখানে আপনারা যে কোনো একটা ভিডিও দিচ্ছেন যে কোনো একটা প্রোডাক্ট দিচ্ছেন সেখানে আপনারা এই স্টোরের লিঙ্কটা অবশ্যই শেয়ার করতে পারেন তাহলে যে কেউ আপনাদের এই স্টোরে চলে আসবে দেখেন কত সুন্দর কথা এখানে আপনার প্রোডাক্টগুলোকে আপনি দিয়ে রাখতে পারছেন ওকে আর বেশি কথা বলবো না তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এত সুন্দরভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারেন এইভাবে দামটা দিতে পারেন তারপরে দেখাবো প্রোডাক্টে আপনারা কিভাবে মার্কেটিং করবেন আর তাছাড়াও এই কোম্পানির মালিকরা কিন্তু অবশ্যই আপনার প্রোডাক্টটাকে যদি ভালোভাবে আপনি আপলোড করতে পারেন ডিসক্রিপশন দিতে পারেন ভালোভাবে রেসিও করতে পারেন তাহলে তারা অবশ্যই আপনার প্রোডাক্টটাকে এই জায়গায় শো করাবে আমি জাস্ট দেখাই যারা দ্রুত করতে পারবেন যারা বেশি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন তাদের জন্য মনে হয় যে এই অফারটা থাকবে আমার মেবি মনে হয় যে আপনার ভালো প্রোডাক্ট এই যে এখানে শো করবে আপনাদের প্রোডাক্টটা হ্যাঁ আর এখানে অলরেডি আপডেট নিতে থাকে তো আপনি যদি দ্রুত করেন তাহলে কিন্তু এখানে আপনার প্রোডাক্টটা অলরেডি এইভাবে আপডেট নেবে হ্যাঁ কিছুক্ষণ পরপর এখান থেকে চলে যাবে তারপর এই যে এই জায়গা বড়োভাবে দেখাবে আপনার প্রোডাক্টটা যদি দেখা যাচ্ছে যে এমন হয় আপনি সর্বোচ্চ দেখা যাচ্ছে এই প্রোডাক্টের দাম অনেক কিন্তু আপনি অনেক ছাড় দিয়েছেন হ্যাঁ তো এই কথা যদি তারা দেখতে পায় আর আপনার প্রোডাক্টটা যদি ভালো হয় তাহলে তারা যদি চায় তো অবশ্যই আপনার প্রোডাক্টটাকে এই জায়গায় শো করাতে পারে এবং সেই প্রোডাক্টটা আশা করা যায় যে অনেক সেল হবে ওকে তো মোটামুটি এতটুকু সেল তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ